যে রৌদ্র দাদারা তো দেখা আস্তে আস্তে করে নাও তাইলে পুরোটা আইতেছে না তো ওদের সাক্ষাৎকার নেওয়া উচিত ঠিক আছে তোমরা অনেক কষ্ট করে রোদ্রে বসে আসো তাজমহল দেখার জন্য আসছো এবং অনেক দূর থেকে আসছো এই বাবুরা তোমরা এখানে কেন আসছো আমরা প্রেম করতে আসছি <laughs> কাউকে কি পেলে হ্যাঁ পেয়েছি সে চলে গেছে চলে গেছে জি জি আচ্ছা